নারীর সৌন্দর্য নিয়ে কবি সাহিত্যিকরা কত কবিতা ও গল্পই না লিখেছেন প্রত্যেক নারীর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে তবুও কয়েকটি দেশের মহিলার তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত দেখে নিন কোন দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং সমগ্র বিশ্ব তাদের সৌন্দর্য নিয়ে চর্চা করে এক নম্বর এ আছে তুরস্ক যখনই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের কথা আসে তুরস্ক প্রথমে আসে এখানকার নারীদের স্বর্ণকেশী চুল এবং সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার নারীরা তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত দ্বিতীয় নম্বরে আছে ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত ভেনিজুয়েলা তার পর্যটনের জন্য পরিচিত এখানকার নারীরা খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয় এখন পর্যন্ত যতগুলি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে বেশিরভাগ মুকুট ভেনেজুয়েলার মহিলারা অর্জন করেছেন এই দেশ থেকে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড বিজয়ীদের সংখ্যা সবথেকে বেশি তৃতীয় নম্বরে আছে ব্রাজিল ব্রাজিলের অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার মহিলারা খুব সুন্দরভাবে নিজেদের ক্যারি করতে পারে দেশে আয়োজিত যে কোনো কর্মসূচিতে এখানকার নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দরী হওয়া ছাড়াও এখানকার নারীরা সামাজিক বিষয়েও সক্রিয় অংশ নেয় তাদের ব্যক্তিত্ব দিয়ে তারা যে কোনো কাউকে আকৃষ্ট করতে পারেন চতুর্থ নম্বর যা আছে ফ্রান্স ফ্রান্স তার মধ্যযুগীয় বিস্ময়কর শহর সুন্দর গ্রাম সৈকত সংস্কৃতি রন্ধন প্রণালী এবং মদের জন্য বিখ্যাত এখানকার মহিলারা তাদের আশ্চর্যজনক ফ্যাশন সেন্সের জন্য পরিচিত এখানকার মহিলারা স্বাধীনভাবে জীবন যাপন করেন পঞ্চম নম্বর এ আছে রাশিয়া এখানকার মহিলারাও তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত তাদের টেনিস খেলোয়াড় থেকে শুরু করে জিমন্যাস্ট এবং মডেল থেকে অভিনেতা এখানকার মহিলাদের নীলাপ চোখ আকৃষ্ট করে ষষ্ঠ নম্বরে আছে সুইডেন সুইডেনের উপকূলীয় দ্বীপ এখানকার নারীদের সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত সুইডেন নারীরা তাদের উচ্চতা এবং নীল বা সবুজাব চোখের জন্য পরিচিত সুইডেন মহিলাদেরকে বিশ্বের সবচেয়ে সুন্দর করে তোলে তাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং সৌন্দর্যের নিখুঁত মিশ্রণ এখানে শিক্ষিত নারীর সংখ্যা সবচেয়ে বেশি সপ্তম নম্বরে আছে আফগানিস্তান আফগানিস্তানের ইতিহাস শুরু থেকেই হতাশাজনক এখানকার নারীরা অনেক সহিংসতার সাক্ষী হয়েছে এর পরেও এখানকার নারীদের সরলতা এবং সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত অনেক সুন্দরী আফগান নারী আছে যারা তাদের দেশের বাইরে গিয়ে সফল অভিনেত্রী মডেল এবং সৌন্দর্য প্রতিযোগী হয়ে উঠেছে কারণ দেশে থেকে তাদের পক্ষে এই পেশায় আসা সম্ভব নয় অষ্টম নম্বরে আছে ভারত ভারতের বৈচিত্র্য এবং অনন্য বৈশিষ্ট্যগুলি আরও সুন্দর করে তোলে ভারতীয় মহিলাদের আকর্ষণীয় মুখের বৈশিষ্ট্য তাদের সুন্দর চোখ এবং কালো চুল যা সারা বিশ্বে বিখ্যাত এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়েই যে কারো মন জয় করে নিতে পারেন নবম নম্বর এ আছে ইতালি ইতালি তাদের সংস্কৃতি খাবারের স্বাদ এবং পর্যটনের জন্য বিখ্যাত দেশের নিজস্ব আকর্ষণ রয়েছে এখানকার নারীরা তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের আশ্চর্যজনক ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত নিত্য নতুন ফ্যাশনের কারণে তাদের আরও আকর্ষণীয় লাগে ইতালির মহিলাদের সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দরী হিসেবে বিবেচনা করা হয় দশম নম্বর এ আছে পাকিস্তান পাকিস্তান পর্যটনের দিক থেকে খুবই সুন্দর পাকিস্তানি মহিলাদের সৌন্দর্য খুব আলাদা গায়ের রং লম্বা কালো চুল এবং রহস্যময় ব্যক্তিত্বের কারণে সহজেই পাকিস্তানি মহিলাদের প্রতি আকৃষ্ট হয় এগারো নম্বরে আছে ব্রিটেন ব্রিটেনে বিভিন্ন স্কিন টোন তাদের সৌন্দর্য বাড়িয়ে দেয় এখানকার নারীরা শালীন শিক্ষিত এবং সুদর্শন অভিনেত্রী থেকে শুরু করে রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদদেরও অসাধারণ সুন্দরী হন একটা অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেল এ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন